থেকে বের হয়ে করেছি বোকামি দুরকায় দুপা গেছে মাঝখানেতে আমি পেট থেকে বের হয়ে করেছি বোকামি দুরকায় দুপা গেছে মাঝখানেতে আমি আমার ডানে বামে কানে কানে একটা মাত্র পথ বলছি না টান করে বেটা নেড়ে নেশা পথ কম্পিটিশনের যুগে কোচিংয়েতে যাই সকল বা কথা হলো চলো পেট বাঁচাই আমি আপন মনে বসে নিজেরই মগজ খাই চিবিয়ে দেখিয়ে যে ঝাল আছে নুন নাই ও মুরুব্বি না নিলে বেয়াদবি ও মুরুব্বি না নিলে বেয়াদবি আরে একটু নুন হবে রাত মসজিদ চড়ে ভার্সিটিতে পড়লে নাকি মার্সিডিজ চড়ে তে মুখ পুরে ফানেল তাতে জ্ঞানের আলো ভরে আমার হাতেতে পেন আছে বুকেতে নাই কিন্তু আর ড্যান্স ঠিক লাগে পাবে পরে গেলে বস্তায় পড়লে ডিসি হবে ডাক্তার বিসি হবে না পড়লে ডিসি হবে এলাকাতে ছিচি হবে পড়লে ডিসি হবে ডাক্তার বিসি হবে না পড়লে ডিসি হবে এলাকাতে ছিচি হবে খেল করলে বিয়ে দেবো ছাড়তে হবে বা মগজ খাই চিবিয়ে দেখিয়ে যে ছাল আজ নুন নাই ও মুরুব্বি না নিলে বেয়াদবি ও মুরুব্বি না নিলে বেয়াদবি আরে কোনো